সাল্লাম এবার চিন্তা করলেন হজরত সবার সাহাবাই কারাম হেরাস নিয়ে বলতেছে ওমরকে পাঠালে ভালো হবে ওমরের মধ্যে তাদের একটা ভয় আছে একটা মুক্তিও আছে হজরত ওমর গেলে বিষয়টা সমাধান হবে হজরত ওমর বললেন মক্কা শরীফ আমার কোনো আত্মীয় নেই আমার কোনো পুত্র নেই সুতরাং আমি না গিয়ে হজরত উসমানকে পাঠালে ভালো হবে চিৎকার দিয়ে হজরত উসমান নিজের যান মাল আল্লাহ রাস্তায় অক্ষ করে কারণ মক্কায় যে যাবে সেখান থেকে জান নিয়ে ফিরে আসার নিশ্চয়তা নাই আমার নবীর আদেশে হজরত ওসমান রেবিন আফান মক্কা শরীফে গিয়ে তাদেরকে বোঝালেন যে আমরা উমরা পালন করে চলে যাব তোমাদের সাথে কোনো কথাই হবে না তোমাদের সাথে কোনো যুদ্ধ হবে না এটাই আমাদের নবীর শেষ চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু তারা হজরত ওসমানকে বন্দি করলেন এবং মুসলমানদের মাঝে একটা গুজব ছড়ানো যে তারা হজরত ওসমানকে হত্যা করেছেন চিৎকার দিয়ে বলেন আমার নবী হজরত ওসমানকে হত্যা করার কথা যখন শুনলেন আমার নবীর সাথে সাথে একটা বাবেল গাছের নিচে হুদাই বিয়ার সেই প্রান্তের চোদ্দ শত সাহাবিকে হাতের উপর হাত রেখে হাতের উপর হাত রেখে আল্লাহর কাছে শপথ করলেন হজরত ওসমানকে যদি তারা সাহায্য করে শহীদ করে ওসমান যদি শহীদ হয়ে যায় হজরত ওসমানের প্রতি রক্তের কোটার বদলা না নিয়ে তারা মদিনায় ফিরে যাবে না এই বাই আতের নাম হচ্ছে বাই আতর রেদওয়ান বাই আদত্ত শপথ রিদওয়ানত সন্তুষ্টি আমার নবী হজরত উসমানের মুসলমানের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য যেই কোন যে শপথ করেছিলেন ওই বাই আতের কথা আমার আল্লাহ তালা সুরাই ফতেহে আঠারো নম্বর এবং দশ নম্বর আয়াতে বলে দিয়েছেন চিৎকার দিয়ে বলুন আমার আল্লাহ কি বলেন আউযু ইন্নামা ইন্নাল্লাযী يبايعونك إنما يبايعون الله হে নবী আপনার হাতের উপর আপনার সাহাবীরা হাত রেখে যে বায়াত গ্রহণ করেছে তারা আপনার হাতে হাত রাখে নাই তাদের হাতটা আমি আল্লাহর হাতের উপর রেখেছি আমার আল্লাহ বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম তারা যে হে নবী আপনার হাতের উপর তাদের জাহাজ ছিল তাদের হাতের উপর আমার আল্লাহর কুদরতি হাতটাও ছিল ভালো কাজে নিয়ত করলে কে খুশি হবে আল্লাহ খুশি হবে ভালো কাজে নিয়ত করা ইসলামকে বিজয় করার জন্য সহজ করা বায়াত নেওয়া এটা আমার নবীর সুন্নাত চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ বলেন ফামান নাকাসাব তারা হাতে হাত থেকে যে বায়াত নিল শপথ নিল এই শপথ থেকে যারা ভঙ্গ করবে শপথকে যারা ভঙ্গ করবে তারা নিজের উপরে নিজে অত্যাচার অত্যাচার করলো তারা নিজের উপরে নিজেরাই বিদ্রোহী করবে যারা নিজেদের ওয়াদা পালন করবে যারা যে বায়ত নিয়েছে ওই বায়ত পালন করবে আমার আল্লাহ তার জন্য মহা পুরস্কার রেখেছেন আল্লাহ আল্লাহ পাক সূরা ফাতাহার 58 নম্বর আয়াতে বলতেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা আল্লাহ ওই সকল মুমিনদের উপর রাজি হয়ে গেছে ইউবাইউনাকা শাজারাতি যখন তারা তোমার হাতে গাছের নিচে বায়ত নিয়েছে ওই সমস্ত মোমেনদের উপর আমার আল্লাহ রাজি হয়ে গেছে আমার আল্লাহ বলেন তাদের হৃদয়ে আল্লাহ রসুলের প্রতি যে ভালোবাসা ছিল এটা আমার আল্লাহ বলেন আমি ভালো করে জানি এই জন্য এই বাইয়াত নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর সাকিনা নাযিল করেছেন শান্তি নাযিল করেছেন ওয়া আসাবাহুম ফাতাহান করিবা এই বাইয়াত নেওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদের জন্য মহাবিজয়ের পুরস্কার আমি তাদের জন্য রেখেছি বায়াত নেওয়ার কারণে আল্লাহ মহা পুরস্কার মহা বিজয় মহা বিজয় আল্লাহ মুসলমানদের জন্য রেখেছেন চিৎকার দিয়ে বলুন সুবহান আল্লাহ বলতে না এই আয়াত আল্লাহ বলে দিয়েছেন এই সুরা উদাইমিয়ার এই বায়াত এটা হচ্ছে মহাবিজয় এর থেকে মুসলমানদের বিজয় সূচিত হবে মুসলমানরা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবে চিৎকার দিয়ে বলুন ভাইয়ের আমার বন্ধুর আমার বলতে চাচ্ছিলাম যখন সাহাবাহাম শুনতে পেলেন যে হজরত ওসমানকে শহীদ করে ফেলল সবাই প্রতিশোধ নেওয়ার জন্য বদলা নেওয়ার জন্য কারণ আরবের মধ্যে দুধকে হত্যা করাটা কি ছিল জঘন্য পাপ দুধকে হত্যা করা এটা নির্লজ্জ এটা কাপুরুষতা ছিল কারণ আরবের মধ্যে তখন থেকেও দুধকে হত্যা করা দুধকে অপমান করা এটা নিষেধ ছিল তাহলে ওসমান ছিল মুসলমানদের পক্ষ থেকে মক্কার কাফেরদের জন্য কি ছিল দুধ ছিল আর নবীর দুধকে হত্যা করবে এটা মুসলমানরা মেনে নেবে না এটা প্রতিশোধ নেবেই তারা কাফেররা তারা শুনল যে মুসলমানদের কঠিন প্রতিশোধের সেই আগুন দাও দাও করে চলছে তারা শপথ গ্রহণ করেছে আল্লাহ রহমতে তারা ওসমানকে হত্যা করে নাই তারা নিরাপদে ওসমানকে মুক্তি দিয়েছে চিৎকার দিয়ে সব সোহান